হ্যালো বন্ধুরা আজকে আমি এই মেকআপ টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো উইথ প্রোডাক্ট নলেজ প্রথমে আমি গুড ভাইবসের ফেস মিস্ট ইউজ করছি এরপর ফেস জেল বায়োটিকের সানস্ক্রিন নিচে প্রাইমার প্লাস ময়শ্চারাইজার এটা জেল বেস ময়শ্চারাইজার এবার আমি টিউটোরিয়ালের কন্ট্রোলিং প্যালেট দিয়ে আমরা স্কিনটাকে আন্ডারজেন স্কিনটাকে কারেকশন করে নিচ্ছি ব্রাউন সার্কেল যে আনইভেন স্কিন টোনগুলো আছে সেইগুলো এবার সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি আজ আমি yellow colour SD foundation use করছি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ইউজ করলে খুব ভালোভাবে কভারেজটা পাওয়া যায় সত্যি রিয়েল সেম প্যালেট দিয়ে আমি স্কিন হাইলাইটিং করে নিচ্ছি পরে পরে দিয়ে বেকিং পাউডার ইউজ করছি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য না ভয় পাওয়ার কোনো কারণ নেই এই পাউডারটাকে আমি ঝেড়ে তুলে দেবো লরিয়েলের আইবুক ইউজ করছি এরপর আমি যে পাউডারটা ছিল সেটা ঝেড়ে ফেলে দিলাম আমার ফাউন্ডেশনটা সেট হয়ে গেছে এরপর আমি বেনিফিটের ফুলা বনজার ইউজ করছি স্কিন কন্ট্রোলিং করার জন্য যেটা পাউডার কন্ট্রোল কার্নিভাল আইফাকে প্যালেট ইউজ করছি একটা লাইট শেড নিয়ে আমরা ক্রিজ লাইনটাকে ড্র করে নিলাম দিন এই দুটো কালার মিক্স করে আমি আইতে যে আমার ক্রিজ লাইনটা আছে সেখানে ভালোভাবে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাইন না দেখা যায় এরপর আমি ক্রিজটা কাট করে নিচ্ছি একটা কনসিলার দিয়ে এটা আজ আমি স্পটলাইট আই মেকআপ করে দেখাচ্ছি এই দুটো শেড দিয়ে ভালোভাবে ফিনিশিংটা যাতে ভালো আসে সেই জন্য আরও একবার ব্লেন্ড করে নিলাম দুটো কর্নারে এরপর ফেসিস কানাডার ড্রপ প্যালেট থেকে নো ফ্রন্ট হুক নিয়েছি ইউজ করলাম এবার লোয়ার লসে আমি একটু নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আইলাইনার ইউজ করছি উইং করা হচ্ছে ওটা আই মেকআপটা কমপ্লিট এরপর মাস্কারা ইউজ করছি এটা মেবলিনের মাস্কারা আইল্যাশ ইউজ করলাম আই ম্যাজিকের আইল্যাশ এবার আমি ডিলাইসের লিপ প্যালেট থেকে আমি লিপস্টিক করছি আমার মেকআপ অলমোস্ট ডান এরপর ব্লাশার ইউজ করছি আর ম্যাজিকের দুটো হাইলাইটার ইউজ করছি একটা স্যান্ড ব্রাশের মাধ্যমে ইসি ফিক্সিং স্প্রে ইউজ করলাম এবার একটা হ্যান্ড ফ্যানের মাধ্যমে এটাকে ড্রাই করে নিলাম Our makeup complete. Thank you for watching.